দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো মাছটা ভালো করে মেখে নিয়ে আমি মিনিট দশেক রেখে দেব রেস্টে দশ মিনিট হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হলে দিয়ে দিলাম তেল তেল ভালো করে গরম হলে তবেই কিন্তু আমি কড়ায় মাছ দেব তেল ভালো করে গরম না হলে যদি মাছ দিয়ে দিই তাহলে কিন্তু মাছ কড়াতে লেগে যাবে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মাছটা হতে দেবো তারপরে একটা সাইড আস্তে আস্তে এরকম খুন্তি দিয়ে আমি উল্টে দেবো মাছের একটা সাইড কমপক্ষে তিন চার মিনিট করে হতে দিতে হবে সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই সরু সরু করে কাটা আলু আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন সামান্য হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুগুলো আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো এক জায়গায় তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা খুব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল হাফ চামচের মতো হলুদ গুঁড়ো সামান্য নুন লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি সামান্য সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ গলে গিয়ে মাখা মাখা না হওয়া পর্যন্ত আমি কষিয়ে যাবো মশলা কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সাথে আলুটা এক থেকে দু মিনিট কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা আমি ঝোল রাখবো বেশি সেই জন্যে আরও একটু জল অ্যাড করলাম আলু আমি সরু সরু করে কেটেছি তাই পাঁচ মিনিটেই আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর আমি বেশি ফোটাবো না দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রতিদিনের মাছের ঝোল সব শেষে আমি অ্যাড করব সামান্য চিনি আজকের এই ভিডিও থেকে যারা রান্না শিখতে চান বা যারা নতুন গৃহিণী তাদের হয়তোবা কিছুটা উপকার হতে পারে